গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয় কিভাবে কার্ড অ্যাড করতে হয় এবং কোন সিস্টেমে কার্ড অ্যাড করে বুস্ট করলে সব থেকে ভালো হয় তো চলুন শুরু করি তো সর্বপ্রথম একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের প্রয়োজন হবে আপনারা যদি বুস্ট করতে চান তো ধরুন আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে তো আমি এখন একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাবো এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট নয় এটা এক ছোট ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট তো যাই হোক তো এখন জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে এই ফেসবুক অ্যাকাউন্টটি জাস্ট ওর থেকে আমি নিয়ে লগ করেছি তো এবার দেখুন কিভাবে অ্যাকচুয়ালি আপনার বুস্ট করবেন তো বুস্ট করতে হলে আপনাকে যে কোনো একটি পেজে চলে যেতে হবে তো দুইভাবে বুস্ট করা যায় আমি দুটি পদ্ধতি দেখাচ্ছি তো ধরুন আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ করে বা যে কোনো একটি পেজে যাবেন ধরুন আমি একটি পেজে এখান থেকে যাবো তো এখান থেকে একটি পেজে যাওয়ার পর দেখুন এরকম আসবে তো আসার পর এই পেজের কোনো পোস্ট যদি আমি বুস্ট করতে চাই যেমন এখানে এটা হাই এরকম যে কোনো একটি পোস্ট আমি বুস্ট করতে চাই তো যেগুলো দেখবেন যে বুস্ট পোস্ট অনেক পোস্ট বুস্ট করা যায় না যেটা বুস্ট আনএভেলেবেল সেটা বুস্ট করতে পারবেন না যেটা করা যায় সেটা বুস্ট পোস্ট লেখা থাকবে তো ওখানে জাস্ট আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে এরকম অ্যাট ফার্স্ট এরকম আসবে যে ওদের অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আপনি সব কিছু পড়বেন তো পড়ার পর আপনি কি রাজি আছেন তাহলে অ্যাকসেপ্টে ক্লিক করবেন তো ডানে ক্লিক করবেন দেন আপনারা যে কাজটি করবেন বুস্ট করার জন্য আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন অডিয়েন্স এখানে আপনি ধরেন আপনি একটি প্রোডাক্ট বুস্ট করবেন সেই প্রোডাক্টটা যদি হয় মেয়েদের কসমেটিক তাহলে এই কসমেটিকের জন্য কার কার কাছে আপনার বুস্টটা পৌঁছাবে বা আপনার যেই প্রোডাক্টটা এটা কার কার কাছে আপনি পৌঁছাতে চান বা বিজ্ঞাপন দিতে চান সেটি আপনি অডিয়েন্সের এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন ধরুন আমি এই পোস্টটা বুস্ট করতে চাচ্ছি তো করার সময় এখান থেকে আমার সিলেক্ট করতে হবে আমি কাদেরকে বুস্ট করতে কাদের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছাতে চাচ্ছি এখানে ম্যান ওমেন অল আপনার যদি প্রয়োজন হয় শুধুমাত্র ম্যান বা ওমেন তাহলে জাস্ট নির্দিষ্ট একটিকে সিলেক্ট করে দেবেন আর যদি দুটি প্রয়োজনে তাহলে অ দেন এখানে এজ কত বছর থেকে কত বছর বয়সের মধ্যে আপনি একটা শো করাতে চাচ্ছেন যে আঠারো থেকে উনষাট বা আঠারো থেকে তিরিশ আঠারো থেকে তিরিশ বছর পার্সেন্টগুলোর কাছে একটা জাস্ট যাবে তো আপনি এখান থেকে সেটিও সিলেক্ট করে দিতে পারেন এখানে লোকেশান আপনি কোন লোকেশানে প্রোডাক্টটা বুস্ট করতে চাচ্ছেন বা পোস্টটা বুস্ট করতে চাচ্ছেন সেই লোকেশনটা দিবেন এখানে আপনি ঢাকা বাংলাদেশও দিতে পারেন ঢাকা কুমিল্লা চিটকং রাজশাহী এখান থেকে আপনি নির্দিষ্টভাবে লোকেশন সিলেক্ট করে দিতে পারেন হুম তাহলে হবে কি আপনার যে লোকেশনটা আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র সেই লোকেশানেই আপনার প্রোডাক্টটা বা আপনার পোস্টটা বুস্ট হবে দেখুন এখানে ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ জাস্ট ওটা সিলেক্ট করে দিচ্ছি এখানে আবার কুমিল্লা রয়েছে এখান থেকে আপনি ড্রপ পিনে ক্লিক করে এখানে কুমিল্লা সিলেক্ট করে দিতে পারেন তারপরে এখান থেকে অনেকগুলো সিলেক্ট করে দিতেন তারপরে এখানে ইন্টারেস্ট মানে এখানে কোন কোন বিষয়ে যারা ইন্টারেস্টেড ধরেন আমি ফেসবুক ইউজ করি আমার কি কি বিষয়গুলো ভালো লাগে যেমন আমার গেমস ভালো লাগে তারপরে নিউজ পড়তে ভালো লাগে তারপর আমি আমার ফেসবুক থেকে হয়তো অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করি রিসার্চ করি তো আমি কোন কোন বিষয়গুলো নিয়ে রিসার্চ করি তো সেটি তো আপনারা বলতে পারবেন না সেটা ফেসবুক বলতে পারবে তো এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন যে যারা কসমেটিক বা যেমন আমি কসমেটিক লিখে দিলাম দেখুন এখানে কসমেটিক লিখেছি যারা কসমেট কসমেটিক বিষয়গুলো বা কসমেটিক প্রোডাক্টগুলোর উপর ইন্টারেস্টেড প্রোডাক্টগুলো নিয়ে ইন্টারেস্টেড জাস্ট তাদের কাছে যেন আমার বুস্টটা পৌঁছায় তো সেটি আমি সিলেক্ট করে দিব এখানে আপনি চাইলে আর অনেক কিছু দিতে পারেন আপনি আপনার যেই প্রয়োজনীয়তা বিইউ e তো বিউটি প্রোডাক্ট এখানে বিউটি প্রোডাক্টও দিতে পারেন বা বিউটি এখানে আপনি আপনার মানে ইন্টার এখানে দেখুন এডিশনাল ইন্টারেস্টেড এখানে দেখুন ইন্টারেস্ট মানে আপনি কোন কোন ফেসবুক আইডিগুলোকে ফলো করতে চান বা কোন কোন ফেসবুক আইডিতে আপনার অ্যাডগুলো শো করবে বা কারা কারা দেখবে এবং তারা কি কি বিষয়ে ইন্টারেস্টেড এবং তাদের বিহেভিয়ার তাদের আচরণ কোন টাইপের তো ওগুলো সিলেক্ট করে জাস্ট আপনি সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করার পর আপনি এখানে কত ডলার বুস্ট করবেন এখানে অনেকে দেখবেন এখানে বাংলাদেশি টাকা সিলেক্ট থাকবে তো আপনি এখান থেকে ইউএস ডলারটা সিলেক্ট করে দিবেন দেন কত ডলার বুস্ট করবেন সেটা এখানে সিলেক্ট সিলেক্ট করে দিবেন এরপর আপনি জাস্ট বুস্টে ক্লিক করবেন তো বুস্টে ক্লিক করার পর আপনার কার্ড অ্যাড করার জন্য অপশন চলে আসবে দেখুন তো এখান থেকে আপনারা আপনাদের কার্ড ইউজ করবেন তো আপনাদের যদি কার্ড না থাকে আপনারা আমাদের কাছ থেকে ভার্চুয়াল কার্ড নিয়ে সেটি দিয়েও বুস্ট করতে পারেন সো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেন আপনারা জাস্ট যখন কার্ডটা অ্যাড করবেন তখন আপনাদের বুস্টটা প্রসেসড হয়ে যাবে রিভিউতে থাকবে ফেসবুক টিম সেটিকে রিভিউ করে দেখবে যে আসলেই আপনার বুশ কি অ্যাকসেপ্টেবল কি না দেন আপনারা এখানে ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দেওয়ার পর এবার আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি যে পদ্ধতির মাধ্যমে আপনারা চাইলে ইজিলি বুস্ট করতে পারেন আমি মনে করি এই পদ্ধতির চেয়ে ওই পদ্ধতিটা অনেক বেস্ট তো সেটা হচ্ছে একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে আপনারা বুস্ট করতে পারেন তো সেটি কিভাবে আপনারা সর্বপ্রথম বিজনেস ডট ফেসবুক ডট কমে আসবেন অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার পর আসবেন তারপর এরকম আসবে আসার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার বিজনেসের একটা নাম দিয়ে দিবেন ধরেন সাপোজ আমি বিডি শপ দিয়ে দিলাম BD shop three sixty five দিয়ে দিলাম তারপর এখানে ইউর নেম এখানে ফেসবুক আইডির যে নামটি আছে সেটি এখানে অটো অ্যাড হয়ে গিয়েছে তো এখানে আপনি অন্য কারো নামও দিতে পারেন তো এখানে আমি এটি রাখছি তো এখানে আপনার বিজনেস মেইল আপনি যে কোনো একটি বিজনেস মেইল দিতে পারেন হুম তো এখানে আমি একটি বিজনেস মেইল দিব যেমন এই যে দেখুন এখানে আমি একটি বিজনেস ইমেল দিয়েছি তো এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি দিতে পারেন এখানে কোনো বাধ্যতামূলক শর্ত কোনো শর্ত নেই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে মেলটা আছে সেটাই দিতে হবে এমন কোনো শর্ত নেই তারপর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখেন এখানে কান্ট্রি কোন কান্ট্রি থেকে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন তো সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন দেন এখানে অ্যাড্রেস আপনি একটি অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে যে কোনো একটি অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার বিজনেস ম্যানেজারের যে কোনো একটি অ্যাড্রেস তো আমি যে কোনো একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি house road then address street address two আপনার অ্যাড্রেসটি যদি অনেক বড় হয় তাহলে টু দ্বিতীয় লাইনে আপনি দিতে পারেন কারণ কিছু নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত এখানে সাপোর্ট করবে তো এখানে অ্যাড্রেস বড় হলে দ্বিতীয় লাইনে দিতে পারেন হ্যাঁ তো এখানে আমি রোড টু মিরপুর জাস্ট এটা দিয়ে দিলাম এখানে সিটি তো সিটি আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে এখানে স্টেট প্রভিয়েন্স রিজিয়ন এখানে অঞ্চল কোন অঞ্চলে থাকেন এখানে মিরপুর দিয়ে দিলাম তারপরে এখানে পোস্ট কোড আপনার পোস্ট কোডটা কি তো যেহেতু আমি ঢাকা মিরপুর দিয়েছি মিরপুরের পোস্ট কোড এখানে হচ্ছে বারো ষোলো তারপর এখানে বিজনেস ফোন নাম্বার একটি বিজনেস ফোন নাম্বার দিতে হবে আপনাদের তো আমি এখানে একটি মন গড়া ফোন নাম্বার দিচ্ছি তো এখানে ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্লাস ডাবল এইট দিতে হবে তারপর জিরো ওয়ান সেভেন ওয়ান এবার সমানে আমি জিরো দিচ্ছি তো দেখুন এখানে আমি গুনবো যে এগারোটা হয় কিনা দুই চার ছয় আরেকটা দিতে হবে হ্যাঁ এই যে এখন এগারোটা হয়েছে তো এখানে দেখুন একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে দিতে হবে তো আমি যেহেতু আমার এই বিজনেস ম্যানেজারের জন্য কোনো ওয়েবসাইট নেই সেহেতু আমি একটি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি যেমন বাগডুব ডট কম তো বাগডুম ডট কম না দিয়ে আমি এখানে দিয়ে দিই বিডিশপ ডট কম আচ্ছা তো বিডিশপ ডট কম এটি দিয়ে দিলাম আচ্ছা এটি দেওয়ার পর এখানে জাস্ট পেস্ট করলাম তো বিডিশপ ডট কম এটা দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে promote its own goods or service এটি সিলেক্ট করে দিবেন অথবা provide service to other business এটিও সিলেক্ট করে দিতে পারেন তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার একটি বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেন আপনারা দেখতে পাবেন যে আপনার এরকম একটি মেল চলে আসবে কনফার্ম ইউর বিজনেস ইমেল তো তখন এটাকে কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো অ্যাকাউন্ট হয়ে গেলে এই যে দেখুন আপনি তারপরে দেন যখন বিজনেস ম্যানেজারে আসবেন তখন এরকম আসবে আমি দেখাচ্ছি এই যে এরকম চলে আসবে তো আমি একটি খুলেছি এই জন্য এমন আসছে এই যে দেখুন BD shop twenty four LCD এই নামে আমি খুলেছি তো দেন আপনারা কিভাবে বুস্ট করবেন তো দেন আপনারা যে কাজটি করবেন এখানে চলে যাবেন এখানে ক্রিয়েট করে বিজনেস সেটিংসে চলে যাবেন তো বিজনেস সেটিংসে গিয়ে আপনি যেই ফেসবুক আইডির আন্ডারে আপনি বিজনেস ম্যানেজার খুলেছেন সেই আইডিটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো এখানে আপনি পিপল পিপলের আগে এখানে অ্যাড অ্যাকাউন্ট আসবেন অ্যাড অ্যাকাউন্টে এসে আপনি জাস্ট এখানে অ্যাড অ্যাকাউন্ট খোলা থাকবে না তো আপনি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে এখানে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনার যে কার্ড দিয়ে আপনি বুস্ট করবেন সেই কার্ডের যেই নামটা থাকবে সেই নামটা এখানে দিয়ে অথবা অন্য কোনো নামও দিতে পারেন তবে আমি সাজেস্ট করব কার্ডের যে নামটা বা কার্ডটা যার নামে সেই নামটা দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরকম চলে আসবে তো যে আমি এখানে টেস্ট একটি অ্যাড অ্যাকাউন্ট করেছি তো অ্যাড অ্যাকাউন্ট করলে আপনার যেই ফেসবুক আইডির আন্ডারে আপনি করবেন তো সেই ফেসবুক আইডি যে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে তো দেন আপনারা যে কাজটি করবেন এখানে এখানে জাস্ট টেস্টে ক্লিক করবেন এবং এখানে ওপেন ইন অ্যাড ম্যানেজার হ্যাঁ এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে অ্যাড ম্যানেজারটি ওপেন হবে তো এখানে অ্যাড ম্যানেজারটি ওপেন হলে এখানে আপনারা যে অ্যাড অ্যাকাউন্টটি যে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন আপনি যদি সেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কোনো বুস্ট করতে চান ওই অ্যাড অ্যাকাউন্টটি দিয়ে আমি সাজেস্ট করব অ্যাড অ্যাকাউন্ট থেকে বুস্ট করবেন তাহলে ভালো হবে এখানে দেখুন টেস্ট আমার আমি যে অ্যাকাউন্টটা অ্যাড অ্যাকাউন্টটা করেছি সেটা টেস্ট দিয়ে এখানে লেখা এখানে টেস্ট এবং দেখুন এটা হচ্ছে মেইন আমার ফেসবুক আইডির আন্ডারে একটা যেটা আমরা দেখিয়েছিলাম যে জাস্ট এভাবে ডাইরেক্ট বুস্ট করার জন্য হ্যাঁ তো আমরা এটা না করে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা ইয়ে করবো তো এখানে অ্যাড অ্যাকাউন্টের ইয়েটা সিলেক্ট করা আছে তো দেন আমরা যে কাজটি করব এখান থেকে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব ক্লিক করে আমরা জাস্ট বিলিংয়ে যাব হুম তো বিলিংয়ে গিয়ে আমরা আমাদের কার্ডটা অ্যাড করে দিব তো দেখুন আমাদের যে কার্ডটা দিয়ে আমরা বুস্ট করব সেই কার্ডটা আমরা অ্যাড করে দিব অবশ্যই আপনারা বিলিংয়ে যাওয়ার পর খেয়াল করবেন আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনি যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট আছে কি না তো এখানে আপনি একটি বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনার পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি সাজেস্ট করবো আপনি পাঁচটা অ্যাড অ্যাকাউন্টটি করে রাখবেন হুম পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট করে রাখার পর আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ হয় বা ডিসিবল হয় ব্যান্ড হয় তখন আপনি অন্য অ্যাড অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ চালাতে পারবেন হ্যাঁ কিন্তু এখন কথা হচ্ছে যদি আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করার পর আপনি যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে যায় তখন তো আপনি আর বুস্ট করতে পারবেন না অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তো পরবর্তীতে আপনি এই বিজনেস ম্যানেজারে আর কোনো অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন না কিন্তু আপনি যদি আগে থেকে পাঁচটা ক্রিয়েট করে রাখেন তাহলে আপনি পরবর্তীতে ওই পাঁচটা একটা ডিজেবল হয়ে গেলে ব্যান্ড হয়ে গেলে আপনি পরবর্তী যেগুলো বাকি আছে ওগুলো দিয়ে কাজ চালাতে পারবেন তো তারপরে এখানে দেখুন এটা আমার সিলেক্ট আছে তারপরে এখানে পেমেন্ট সেটিংসে যাব পেমেন্ট করার জন্য যে কার্ডটা সেটা অ্যাড করে দিব তো জাস্ট এখান থেকে আমরা যখন অ্যাডটা করে দিব তাহলে এখানে অ্যাড হয়ে যাবে দেন আমরা কিভাবে বুস্ট করব দেখুন আমি এখন কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট করে ফেলেছি তো এখন আমি এটা রিলোড দিচ্ছি তো রিলোড দেওয়ার পর দেখুন এই যে রিলোড দেওয়ার পর আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গিয়েছে হুম সেটি কিভাবে দেখবেন আমি যদি আমার অ্যাড অ্যাকাউন্টটিতে কোনো পেমেন্ট মেথড অ্যাড করে রাখতাম তাহলে কিন্তু আমি এখান থেকে এখন বুস্ট করলে বুস্ট হয়ে যাবে আমার আর কোনো ঝামেলা ছাড়াই বুস্ট হয়ে যাবে বুস্ট পোস্টে ক্লিক করব বুস্ট পোস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট নিচের দিকে আসব এই যে দেখুন এখানে অ্যাকাউন্ট শো করেছে অ্যাড অ্যাকাউন্ট করার পর এখানে টেস্টটা সিলেক্ট করে দিব বাস আর কোনো কাজ নেই এবার জাস্ট বুস্টে ক্লিক করলেই আমার বুস্ট হয়ে যাবে কিন্তু যেহেতু কার্ডটা অ্যাড করা নেই সেহেতু এখন বুস্ট করলে কিন্তু বুস্ট হবে না পেয়েছিল বিষয়ে এভাবে আসলে বুস্ট করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আরও কিছু স্পেশাল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আশা করি সবাই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ